পায় আলু ডিভাইড করেন ওই মিয়া তোমার দাদুন তুমি আমারে কইতা সুখের লেগে শহীদুল রে কও বড় ভাই কি লেগে শহীদুল তো আহে মান্দারপুরে কইছি আলু পোলারের কথা উ এখনো আহে নাকা তুমি আমার আগে কইবা না আচ্ছা যাওগা ওই তুমি কি ওই বগুড়ায় কোন কেলটু মাস্তান নাকি জন্ম নিচ্ছে ওর সম্বন্ধে কোনো আইডিয়া বা কোনো খবর জোগাড় করতে পারছ আমার তাড়াতাড়ি ওর সম্বন্ধে কিছু কও দিহি ভাই চইজুল্লে তো আমি ওই যে কেলতু মাস্তানের খবর লইবার পাঠাইছিলাম আরে কইছিলাম যে ওই নাকি মাস্তান হইছে হপ্তা দনের কথা কিন্তু ওই এখনো আইলো না আই জয়দুলের মনে চমচ হয়েছে চালো লন বাইরন তো যে দেখি কি হয়েছে তাহলে খৈরা সন্ডরে খবর দে আজকে ওর খবর লইয়া বাড়ি ফিরুম আর আলু পোড়া খামু তো চলো জায়গা এইখানে আর সময় নষ্ট করে লাভ নাই